বেঁচে আছি কি না সাথী মরে গেছি আমি বেঁচে আছি কি না মরে গেছি ও একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি একবার এসে দেখে যাও বন্ধু কত সুখে আছি কতদিন গত হলো পাই না তোমার দেখা সেই যে গেলে আরে না কি ভুল বল করেছি সাথীরে সেই যে গেলে আরে না কি ভুল বল করেছি একবারে সে দেখে যাও বান্ধব কত সুখে আছি একবার এসে দেখে যাও মোশারফ চান কি হালে আ বুঝে তো আমি বুঝাবো কি করে এত শিগগিরি বদলে গেলে তুমি কি পোকারে আমি তো যেমনই ছিলাম তেমনই রয়েছি মনে রয়েছি একবার সে দেখে যাও আমি কত সুখে আছি একবার সে দেখে যাও মিজান চান কত সুখে আছি জোড়া তো লাগে ফেলিস না এই মন ভাঙিয়া গেলে জোড়া তো লাগে না আমি তোমার ছবি বুকের ভেতর একে রেখেছি বন্ধুর ছবির খেলা খেলো না এই মন ভাঙিয়া গেলে জোড়া তো লাগে না আমি তোমার ছবি বুকের ভেতর একে রেখেছি তোমার ছবি এই বুকের ভেতর একে রেখেছি একবারে সে রেখে যাওয়াবি কত সুখে আছি একবারে সে দেখে যাওয়াবি কি হালে আছি পথ চেয়ে আছি একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি বেঁচে আছি কি না মরে গেছি সাথী মরে গেছি ও একেবারে সে দেখে যাও কত সুখে আছি একেবারে সে একেবারে সে একবার এসে দেখে যাও কত সুখে আমায় দুঃখ যদি দিবাই বন্ধুরে আর তালে মোতালে বিশান কেন ভালোবাসি রে ওরে দুঃখ যদি দিবা বিনোদ চান আরে ও দরদি কেন ভালোবাসি দাসী হইলে রাইখ পুকুর বানাইয়া তোমার চরণে রই দাসী না হইলে রাইখ পুকুর বানাইয়া আমি সারাদিন vaya a সজন কান্দে দুই আখিয়া আখিয়া ওদর আমারে ভালোবাসত খুব হইল তোর পাশে বসি আর দরদি আজ না বুঝিয়া তোর প্রেমে মো যদি কোনো বিচ্ছেদ হয়ে যায় সে বন্ধুকে কখনো ভোলা যায় না এর মাঝে অনেকের জীবনে অনেক কিছু হারিয়েছে বাজান কারণ যে হারায় একমাত্র সে ছাড়া কোনো ব্যক্তি বুঝতে পারে না হারানোর কিছু যন্ত্রণা পৃথিবীতে কেউ যদি কাউকে ভালোবেসে থাকে সে হলো একমাত্র যার যার আপন আপন জন্মদাতা পিতা মাতা যদি সেই পিতা মাতা চলে যায় সেই ব্যক্তি বুঝতে পারে একমাত্র তার মা বাবাকে হারানোর কি বেদনা এবং যার হাতে আমার মনোপানটা আমি সুপে দিলাম বা বিক্রি করে দিলাম যার যার একমাত্র দয়াল মুন্সি সেই বাবুপারের কান্ডারি আমার মিজান চান আমি যার হাতে মন ছুপেছি এভাবে অনেকেই অনেক মুর্শিদকে মন দিয়ে দিয়েছে কারণ যদি আমি সেই নবী আমার নবী বলেছেন যদি কেউ দয়ালের হাতে হাত না দিয়ে বায়াত গ্রহণ যদি না করে আমার সেই নবী যে কখনো তাকে সাপায়াত করবে না কারণ আমার দিনের নবী দয়ালের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিলেন তাই হারানোর কোনো শেষ নাই দরদি একমাত্র যে হারায় ব্যক্তি ছাড়া কোনো বোঝার মতো দরদি নেই এই তো ভাবক কবি তার গানের মধ্যে বলছে দরদি যার হারাইছে সেই সেই জানে এ জগতে হইতি তাহলে অবশ্যই বুঝতে পারতাম যে তার মনের মধ্যে কত কষ্ট একটা শিল্পী হইতে অনেক কষ্ট হয় এমনি এমনি তো গান আসে না আমরা বলি যে প্রেম করে শাখা খাইছে তাই না হয় না অনেক প্রকারের প্রেম আছে জীবন থেকে অনেক কষ্ট পেয়েছে তাই এতটুকু হয়েছে সে যাই হোক নদী লোকে বলে দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বুঝে না তোদের থেকে ভাবক কবি তার গানের মধ্যে বললে দরদী গো আমায় দেখা এমনি যদি তুমি যাবে চলিয়া মাগো তবে কানে খাওয়াইছিলা নিজে না খাইয়া মাগো এমনি যদি তুমি